চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমার এই বাতাসে উড়ালে ভেড়ো ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভেড়ো ওই রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি দূর হতে তোমার থেকেছি থেকেছি আমি দূর হতে তোমার সুগন্ধ ধীরে হৃদয় ছুঁয়ে গেলে সীমায় আপনারে ঢেকেছি ওই সকলে দেখেছি লাল যেন দল মিলে ফুটেছে সে সত্য তোমার মুগ্ধ এই চোখে যে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এই চোখে যে কিনে কিনে রে চিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ চোখেছি থেকেছি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ চোখেছি থেকেছি